গান গাই এটা স্টাইল তাহিরি মানি হইল একটু সবার সাথে ব্যতিক্রম কথা কর ঠিক না বেটে ভাইরাল কইরা দে আমারে ভাইরাল কইরা দে ভাইরাল কইরা দে আমারে ভাইরাল কইরা দে পাসপোর্টের ছবি দিয়া ভাইরাল কইরা দে ভাইরাল কইরা দে আমারে ভাইরাল কইরা দে ভাইরাল কইরা দে আমারে ভাইরাল কইরা দে পাসপোর্টের ছবি দিয়া ভাইরাল কইরা দে পাসপোর্টের ছবি দিয়া ভাইরাল কইরা দে পেরে আজকের তালা আমি শিশুকালে ছিলাম বালা কালে বইরা গেছি টুরি পানের ফান্দে কালে বইরা গেছি টুরি পানের ফান্দে তেরি ছবি দিয়া ভাইরাল কইরা দে তেরি ছবি দিয়া ভাইরাল কইরা দে ভাইরাল কইরা দে

vai, tá lá.